আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন বন্ধুরা অনেকেই অনুরোধ করেছেন যে গ্রেপ ডট টিসিটি টিসি সম্পর্কে বিস্তারিত বলার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গ্রেপ ডট টিসি থেকে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনি এখান থেকে উইড্রো করবেন দাপে দাপে স্টেপ বাই স্টেপ এবং কীভাবে কাজ করবেন সেটি শেয়ার করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সো আপনার যদি কোনো রকম স্কিল বা দক্ষতা না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে এই ওয়েবসাইটটি থেকে ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক এখানে টোটাল ইউজার রয়েছে একান্ন হাজার দুইশত একষট্টি জন এবং ফার্স্ট করেছে এতজন এবং অফার্স কমপ্লিটেড করেছে এতজন এবং শর্ট লিঙ্ক করেছে ভিজিট করেছে এতজন সো আপনি খুব সহজে এখানে এই অপশনগুলোর মাধ্যমে ইনকাম করে ফেলতে পারবেন আমি আপনাকে অনুরোধ জানাবো সত্যি আপনি যদি আপনি অনলাইন জগতে আসতে চান বা আর্নিং করতে চান আপনাকে মনস্থির করতে হবে যে কোন ওয়েবসাইটগুলোতে আপনি কাজ করবেন তবে ওয়েবসাইট বা অ্যাপস যেটিতে কাজ কেন তবে সেগুলো ট্রাস্টেড কিনা যাচাই করার জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলে দিয়েছি আশা করি সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই অ্যাপস বা ওয়েবসাইট এর অ্যাপস বা ওয়েবসাইট কতটুকু বিশ্বাসযোগ্য সেটি ধরতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন সো আমার আরেকটি নতুন চ্যানেল রয়েছে মেক মানি অনলাইনের পরে আপনি যদি ইংলিশ মোটামুটি বোঝেন তাহলে ইংলিশ কন্টেন্টের উপর ভিত্তি করে এই চ্যানেলটি তৈরি হচ্ছে আশা করি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দেবেন সো ফিরছে একটু পরে সাথে অলরাইট আপনি এখন দেখতে পাচ্ছেন আমি গ্র্যাব ডট টিসি এর মধ্যে আমি রয়েছি এবং এই ইন্টারপেজে আসার পরে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারপেজ হাজির হবে অর্থাৎ আপনি ইউজার নেম দিবেন এরপর ব্যালেট একটি ইমেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দিবেন জেন্ডার দিবেন এরপর আপনি দেশ সিলেক্ট করে দিবেন যে দেশের হয়ে থাকুন না কেন এখানে অনেকগুলো দেশ রয়েছে দেখতে পাচ্ছেন আপনি দেশ সিলেক্ট করে দিয়ে তারপর এখানে যে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটি সেটি এখন কোথায় পাবেন সেটি আমি দেখাচ্ছি গুগলে যখন আপনি সার্চ দিবেন তখন আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন সেটি হচ্ছে কয়েন বেস কীভাবে কয়েন বেসে অ্যাকাউন্ট করতে হয় আপনি এখানে আসলে জাস্ট এটাতে ক্লিক করলে আপনি কয়েন বেসের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করবেন কয়েন বেস কেন অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি হচ্ছে আপনার যে বিটকয়েন পেমেন্টগুলো রয়েছে অথবা ইতারাম পেমেন্টগুলো রয়েছে অথবা কয়েনের পেমেন্ট রয়েছে বিটকয়েন ক্যাশ আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কয়েন বেসের মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে হবে সো আমি এখানে বিটকয়েনের মধ্যে ক্লিক করছি কয়েনে ক্লিক করার পরে আপনি এখানে পোর্টফোলিওতে ক্লিক করবেন পোর্টফোলিওতে ক্লিক করার পরে বিটকয়েন আবার ক্লিক করবেন এরপরে যে রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পরে সরাসরি এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে বিটকয়েন অ্যাড্রেস সুতরাং আপনি এখান থেকে একটু কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি এখানে সেটি পেস্ট করে দিবেন এই যে আমি অ্যাড্রেসটি পেস্ট করে দিলাম জাস্ট আপনাকে আই এম নট এর উপরে ক্লিক করতে হবে তারপর এখানে যে একটি স্যাক বক্স দেখতে পাচ্ছেন স্যাক বক্সে আপনাকে ক্লিক করতে হবে দেন রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ফ্রিলি তৈরি হয়ে যাবে এই হচ্ছে গ্র্যাপ ডট টিসি এর মধ্যে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটি এখানে এভাবে অ্যাকাউন্ট তৈরি করার পরে জাস্ট আপনি আপনার ইমেলের মধ্যে একটি মেইল পাবেন সেই মেইলের মধ্যে ক্লিক করার পরে আপনি সরাসরি এখানে লগ হয়ে যাবেন সো লগ হয়ে যাওয়ার পরে আমি এবার চলে যাচ্ছি কিভাবে কাজ করবেন সেটি অলরাইট আমি নিশ্চিত যে আপনি এখানে সহজেই অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন আমি সামান্য কিছু কাজ করেছি যার পরিপ্রেক্ষিতে আমি এখানে একুশ সাতোশি এর মতো আর্নিং করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টোয়েন্টি ওয়ান সাতোশি সো এখানে আপনার আপনি বিভিন্ন ওয়েতে কাজ করে ফেলতে পারবেন আপনাকে আমি যে সহজ উপায়ে আপনি এখান থেকে আর্নিং জেনারেট করবেন সেটি স্টেপ বাই স্টেপ দেখাবো সামান্য কিছু কাজ করার পরিপ্রেক্ষিতে আমি এখানে একুশ সাতাশের মতো পেয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন সবগুলো বিটিসিতে শো করছে কীভাবে এখন কাজ করবেন সেটি আমি দেখাচ্ছি আপনি মোবাইলে এবং কম্পিউটারে দুটোতে কাজ করতে পারবেন খুব সহজেই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি আপনি সেখানে ক্লিক করার মধ্য দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন সো এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি ফসেটে ক্লিক করবেন ফসেটে ক্লিক করবেন এই জন্য যে আপনি এক ঘন্টা পর পর আপনাকে একটু ক্লেম করতে হবে সো কী ক্লেম করবেন সেটি আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ক্লেম ফ্রি বিডস যে সলভ মিডিয়া দেখতে পাচ্ছেন সেই সলভ মিডিয়াতে আসবেন আসার পরে আপনি এখানে একটি অ্যান্সার দিবেন সেটি হচ্ছে রাইট রিক্যাপ সাথে ক্লিক করলাম সাথে ক্লিক করার পরে আমি এখানে পয়েন্ট পেয়ে গেলাম প্রায় পঁয়ত্রিশ হাজার তিনশত এগারো পয়েন্টের মতো এবং এটি কীভাবে বিটকয়েনে কনভার্ট হয় একটু দেখবেন congratulations your lucky number was পঁয়ত্রিশ হাজার তিনশত এগারো অ্যান্ড ইউ ওন একুশ সাতুশির মতো অর্থাৎ আমি এখানে একুশ সাতুশির মতো পেয়েছি জাস্ট আপনি এভাবে এক ঘন্টা পর পর যে ফসেটে ফসেট যেটি রয়েছে সেই ফসেটে ক্লিক করার পরে আমার দেখানো প্রসেস অনুসারে যে নির্ধারিত সাতুশিটি সেই সাতুশিটি আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে আগে একুশ ছিল এখন কিন্তু বিয়াল্লিশ হয়েছে আশা করি এইভাবে কাজ করতে পারবেন কাজ করে করে আপনি বিটিসিগুলো খুব সহজেই আপনি উইড্রো করে নিতে পারবেন এবার দেখাবো কিভাবে এই বিটিসিকে আপনি ইউএসডিতে কনভার্ট করবেন সো সো আমি এটি কপি করছি কপি করার পরে আপনি সরাসরি গুগলে চলে আসবেন লিখবেন আমি গুগলে চলে আসছি যে আমি বিটিসিটি আর্ন করেছি সেটি হচ্ছে এটি আমি দেখাচ্ছি এই যে এখানে বিটিসিটি দেখতে পাচ্ছেন সেটি আমি কপি করছি কপি করছি কপি করার পরে চলে আসছি গুগলের মধ্যে এটিকে আমি টাকায় কনভার্ট করব সো টাকায় কনভার্ট করলে কি হয় জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি সিম্পল একটি কাজ আপনাদের যাদের বিটিসি সম্পর্কে আইডিয়া নেই কিভাবে কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট করবে সেটি দেখালাম এবং কিভাবে এই টাকাটা আপনি বাংলাদেশি টাকায় কনভার্ট করবেন সেটি দেখাচ্ছে সো আমার যে দুটো কাজ দুটো কাজের বিনিময়ে প্রায় আমি তেত্রিশ টাকার মতো পেয়েছি অর্থাৎ জাস্ট আপনি এখানে কাজ করে যান কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন সো কিভাবে এইখানে ফসেট করবেন ফসেট ক্লেম করবেন সো এক ঘন্টা পরপর আপনাকে ফসেট ক্লেম করতে হবে আমার এখন জিরো রয়েছে আমি যেহেতু একটি ক্লেম করে ফেলেছি এবং আপনাকে এক ঘন্টা পরপর জাস্ট আপনাকে এখানে এই কাজটুকু করে নিতে হবে তাহলে চব্বিশ ঘন্টা কিন্তু চব্বিশটা তাহলে একটা ফসেট ক্লেম করার জন্য আপনি এক ডলার করে কিন্তু পাবেন নেটশিপ সুতরাং আপনি এখানে ইনকাম জেনারেট করতে পারবেন অনায়াসেই এই কাজটি করে আরও কাজ রয়েছে আমি সেগুলো দেখাচ্ছি না এবার কীভাবে উইড্রো করবেন সেটি দেখাচ্ছি এখানে আপনি মোবাইলে করে নিতে পারবেন এবং কম্পিউটার দুটি ডিভাইসে আপনি কাজগুলো করে নিতে পারবেন সেম কাজ সো আমি কম্পিউটারে দেখার একমাত্র কারণ হচ্ছে বিস্তারিত জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি সো এখানে উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর আমার এখানে একটি মেসেজ শো করছে মেসেজটা আমি দেখাচ্ছি জাস্ট আপনার যদি এখানে উইড্রো নিতে হয় তাহলে দুটো অপশনে আপনি উইড্রো নিতে পারবেন প্রথমত হচ্ছে বিটকয়েনের মাধ্যমে এরপর আপনি ফসেট পেয়ের মাধ্যমে যদি আপনি ফসেট পেয়ের মাধ্যমে উইড্রো নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ফসেট পেয়ের মধ্যে অ্যাকাউন্ট থাকতে হবে আর যদি বিটকয়নে নিতে চান তাহলে অবশ্যই বিটকয়নের মধ্যে অ্যাকাউন্ট থাকতে হবে তা বিটকয়নের মধ্যে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটি আপনি কয়েন বেসের মধ্যে আসলে খুব সহজেই পেয়ে যাবেন সো এবার দেখাচ্ছি সেটি হচ্ছে যে আপনি যদি উইড্রোতে ক্লিক করেন তাহলে উইড্রোতে এখানে একটি মেসেজ শো করছে you must complete at least twenty faucet আমি টোয়েন্টি ফসেট এখনও ক্লেম করতে পারিনি সেজন্য আমার এই মেসেজটি শু করছে আপনি যদি টোয়েন্টি ফসেট এখানে ক্লেম করতে পারেন তাহলে অবশ্যই আপনার টোয়েন্টি ফসেটের এগেনস্টে নির্ধারিত পয়েন্টটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে সো এইবার দেখাচ্ছি আরেকটি জিনিস সেটি হচ্ছে যে আপনি এখান থেকে কিন্তু পিটিসি অ্যাড যদি দেখেন তাহলে অবশ্যই আর্নিং জেনারেট করতে পারবেন তারপরে লিঙ্ক শর্ট করে আর্নিং জেনারেট করতে পারবেন তারপরে আপনি অফার যেগুলো রয়েছে অফারগুলো কিন্তু নিয়ে এখানে আর্নিং জেনারেট করতে পারবেন এখানে যারা যারা আর্নিং করেছে সবগুলো কিন্তু এখানে শো করছে ডান দিকে দেখতে পাচ্ছেন দুটো উপায়ে আপনি এখানে উইড্রো করে নিতে পারবেন প্রথমত হচ্ছে আপনি ফসেট পে ফসেট পেয়ের মধ্যে যদি আপনি উইড্রো নিতে চান তাহলে অবশ্যই সর্বনিম্ন বাংলাদেশি টাকা তিরিশ টাকা নিতে পারবেন এবং তিরিশ টাকার জন্য আপনার প্রায় পাঁচ হাজার সাতশি হতে হবে আমার হয়েছে বিয়াল্লিশ সাতশি আর যদি আপনি বিটকয়েনে নিতে চান তাহলে অবশ্যই আপনি বাংলাদেশি টাকায় একশো টাকা উইড্রো নিতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার প্রায় বিশ হাজার সাতশি এখানে জমা থাকতে হবে আশা করি বুঝতে পেরেছি অর্থাৎ আপনি উড্রো নিতে হলে দুটো অপশানে উড্রো নিতে পারবেন প্রথমত ফসেট পেয়ের মাধ্যমে ফসেট পেয়ের মাধ্যমে উড্রো নিতে হলে আপনি তিরিশ টাকা নিতে পারবেন তিরিশ টাকা নিতে হলে আপনার পাঁচ হাজার সাতশি জমা থাকতে হবে আর যদি বিটকয়েন নিতে চান তাহলে অবশ্যই একশো টাকা বাংলাদেশি টাকায় নিতে পারবেন এবং সেক্ষেত্রে বিশ হাজার সাতশি এইখান থেকে আপনি উইড্রো করে নিতে পারবেন এই হচ্ছে মোটামুটি এখানে কিভাবে কাজ করবেন সেটি এবং আমি আপনাকে অনুরোধ জানাবো কোনো রকম জামালা ছাড়াই নিঃসং নিঃসংকোচে আপনি এই ওয়েবসাইটটিতে কাজ করুন এবং অনেকেই পেমেন্ট নিচে আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এখান থেকে আপনি পেমেন্ট উইথড্র করবেন এবং বিটকয়েনের মাধ্যমে আপনি খুব সহজে আপনি আপনার রকেট অথবা বিকাশের মাধ্যমে আপনি আপনার টাকাগুলো খুব সহজেই পকেটে নিয়ে আসতে পারবেন এই হচ্ছে মোটামুটি বিস্তারিত ভিডিওটি আর আপনি যদি উইড্রো হিস্ট্রিতে ক্লিক করেন উইড্রো হিস্ট্রি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সো আমি অনুরোধ জানাবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে এবং আরও একটি স্পেশাল অনুরোধ থাকবে সেটি হচ্ছে আমার মেক মানি অনলাইন যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে সেই মেক মানি অনলাইনকে সাপোর্ট করবেন যদি আপনি ইংলিশ বোঝেন ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিপ এবং মেক মানি অনলাইনের সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care